ছোটবেলা একবার পাহাড় উঠছিলাম বইটা দিয়া বইয়া গেছিলাম এই জোরে পাহাড় দেখলে না ইয়ারা সিধা দিয়ে লাগে আমার ছোটদের দইটা তুলা আয়ার পাহাড় উঠছে তো আমি উঠছি পরে তুলছে তারা উঠতেছে আমি বিচারতে আছি তো চেয়ারম্যান কয় কি বিচারেন আমি কই কোনো খুঁটি আসেনি আকাশটা যে টাঙ্গাই রাখছে কয়টা চাইছি আমি গেছিলাম সিলেট ওয়াইনা হাদালপাড়া একটা জেলা উপজেলা আছে গ্রাম আছে মুসলিম পাড়া খাসিয়া পল্লী ওই জায়গায় গিয়ে আমার আবার পাহাড়ে উঠেছি গিয়ে দেখি আকাশের ব্যাগগুলো ওখানকার গাছের সাথে লাগে থাকে তা নিয়ে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই সাহ আপনাদের এক পাহাড়ে পাহাড়ে সবসময় দেন কোনো খুঁটি টুটি আছে নাকি কয় না বুঝে কোনো খুঁটি নেই বনে নাই খাগড়াছড়িতে নাই গাতে নাই কোথাও নাই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে আমেরিকায় বিজ্ঞানীদের একটা সংস্থা আছে নাম হইল নাসা নাসার বিজ্ঞানীদের পেয়ে ঢুকে আমি প্রশ্ন করলাম তোমরা তো অনেক জায়গায় গবেষণা করো মহাশূন্য নিয়ে তালাশ করো তোমাদের কাছে জানতে চাই কোনো খুঁটি আছে নাকি ওরা আমাকে জানিয়ে দিল না কোথাও খুঁটি নাই আফ্রিকার জঙ্গলে নাই উত্তর বেরো দক্ষিণ বেরোতে নাই কোথাও খুঁটি নাই অবন্ধু ওরা আমাকে জানিয়ে দিল আকাশটা আল্লাহ কুদরতি ভাবে লটকিয়ে রেখেছে এত বড় আকাশ আল্লাহ বানালেন জমিন বানালেন সমতল করে অবন্ধু এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসিয়ে দিলেন তুমি যদি বলো প্যারেক কো আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলবো খাগড়া ছড়ি বান্দরবন রান্নামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় ওইগুলো পাহাড় না ওইগুলোই হইল প্যারেগের মাথা এত সুন্দর পৃথিবী সাজানো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেস তারা বলো সুবাহান আল্লাহ সংসদের জরুরি অধিবেশন আল্লাহর একটা সংসদ আছে আমাদের দেশে যেমন সংসদ আছে আমেরিকাতে হোয়াইট হাউস ভারতের লোকসভা ব্রিটেনের পার্লামেন্ট এরকম জায়গায় জায়গায় সব জায়গায় রাষ্ট্র পরিচালনা করার জন্য সংসদ লোকসভা কয়বার ইচ্ছা দিলাম দেওয়া লাগবে না আপনারা তো হাতায় দিন বল সবাই একটা শব্দ করবেন নানা দেখতে তাদের কথা বলে রেখে হবে না আচ্ছা, ঠিক আছে থাকলে খবর খারাপ আছে সব জায়গায় গোটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় পরিধির মাঝে সংসদ সংসদ লোকসভা পার্লামেন্ট এরকম বিভিন্ন আপনার সরকারি আপনার ব্যবস্থাপনা আছে তাহলে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করবেন তিনি যদি বলেন কোন ফায়ার তিনি হ বললে হয়ে যায় এজন্য আল্লাহ তালার কথা ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার সভাপতি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না নাম্বার অফ পার্লামেন্ট ওই সংসদের সদস্য হলো সমস্ত ফেরেস্তা তাহলে সংসদরা আমরা দেশের চাইতে কম দামিরা বেশি দামি ইন্ডিয়ার চাইতে কম দামিরা বেশি দামি আমেরিকার চাইতে ব্রিটেনের চাইতে ফ্রান্সের চাইতে এইসব সংসদ গুলাতে আমার দেশে বলেন আর বাইরে বলেন সেখানে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ আছে নাকি নাই ভালো মানুষও আছে খারাপ মানুষ আছে নামাজি আছে বেনামাজিও আছে ভালো মানুষ আছে সুদখুর আছে ঘুষখুর আছে মদখুর আছে জুয়া খেলে এসিনুর নাম দিয়া এইরকম সংসদ সদস্য বাংলাদেশে ভালো আছে খারাপ আছে কিন্তু আল্লাহ যে সংসদ সেখানে সভাপতি হলেন আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেস তারা আল্লাহ বলবেন না সংসদটা কি কম দামি না বেশি দামি তিনি সেদিন আলোচনার আলোচ্য বিষয়ে যে বিষয়টুকু নিয়ে এসেছিলেন কোটি বছর আগে যার হাজার বছর আগে আমরা মহিষের মানুষগুলো যেন জানতে পারি এই জন্য আলোচনার আলোচ্য বিষয়টুকু আল্লাহ আনুল কোট করে দিয়েছেন সুমান বলবেন না তিনি সেদিন কি বলেছিলেন সেটা আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই করি কোরআনে ঢুকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই করেন একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা কয় দরকার নাই মানুষ বানাই দেন এর আগে একবার জিন বানাইছেন মারামারি করছে কারাগারি করছে ঝগড়া বিবাদ করছে মানুষ বানাই দেন এমনই করবে মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে টাকা হাওলা দিয়ে আর ফেরত দেবে না দোকান বাকি খাইয়া ঘোরাবে রেন্ডি করি গাছ লাগাইয়া আর একবার আর উড়ান সুদ্ধা আন্দার করে লাগব যে দেখিয়া শুই ঢুকে না সবল ঢুকাই দেবে আছে নাকি নাই যা হয় না তাই পড়ায় যা শোনে না তাও চালায় আহারে মুশকিল ফারেস্তারা বলল বানাবেন না মানুষ বানাবেন এমনই করবে কাটাকাটি ঝগড়া বিবাদ লাশের পরে লাশ খুনের পরে খুন ঘুম রাহাজানি তরাজ এই কারবার করবে মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের যুক্তি মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আলামু মালা তালামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান মানুষ বানানো হয়ে গেল মানুষ বানানোর পরে এই মানুষগুলো যেন সঠিক পথের দিশা পায় আল্লাহর মকবুল বান্দা হতে পারে এই জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছে সোহান আল্লাহ বলবেন আমাদের জন্য একজন নবী পাঠাইছে নাকি পাঠায় নাই সবাই একটু আওয়াজ দিয়ে আমাদের জন্য নবী আছে নাকি ভাই সকল যুগে যুগে নবী এসেছেন আমাদের যিনি রবি নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার ব্যাপারে আমাদের আকিদা তিনটা কয়টা কথা বলে কয়টা এক নম্বরে তিনি নবী তিনি কি দুই নম্বরে তিনি সারা রবি ইমামুল তিনি খাতাকুন নাতিজিন তিনি শেষ নবী বলেন সুবাহ আল্লাহ এই তিনটা আকিদা নবীর ব্যাপারে আমাদেরকে রাখতে হবে আচ্ছা কেউ যদি মনে করে এই নবী শুধু নবী শেষ নবী না কি ইমানদার না বেঈমান মুসলমান না কাফের কারণ নবীদের শেষ নবী মানতে হবে এটাই হচ্ছে আহানু সুন্নত জামাতের আকিদা সোভাগ আল্লাহ বলবেন না তো দেড় হাজার বছর আগে নবী যখন আসলেন দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করবেন কোনো মোবাইলের আওয়াজ বলবেন সবাই বলবেন আল্লাহ যেন কবুল করে সবাই বলে তো যে কথাটা বলতেছিলাম নবী যখন আসলেন দাওয়াত যখন দিলেন মানুষগুলা হয়ে গেল দুই ভাগ কয় ভাগ কয় ভাগ একদল হলো আল্লাহওয়ালা আরেকদল হলো শয়তানওয়ালা একজন হইল জানে আরেকজন হয়ে গেল জানে না একদল মানে আরেকজন মানে না একদল জান্নাতি আরেকদল নামে একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেকদল জানোয়ারের চাইতে খারাপ কথা বললেন আপনি চুপ করে থাকেন কেন সরকারে বেড়ে গেছে কথা বলবেন চুপ করে থাকবেন না যেটা প্রশ্ন করে আওয়াজ দিয়ে কয় ভাগ কতগুলো মানুষ কয় ভাগ কারণ আমরা কি শয়তান ওলা না আল্লাহওয়ালা জাহান নামীরা জান্নাতি আমরা ফেরেস্তার চাইতে উত্তম ঠিক কিনা কাল দুই দলের কথাই কোরআন শরীফ জামিনার দাম বেশি নাকি না জামিনার দাম বেশি আল্লাহ কোরআনে বলছেন ভোট আলিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হ্যাঁ, রসুল আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান না দুই দল সমান হইতে কথা না দুই দল সমান হইতে জামিনদার দাম বেশি না না দাম বেশি একদল হলো জান্নাতি আরেকদল হলো জাহান্নামে কারা দুই দলের কথা আল্লাহ কোরআন শরীফে সুন্দর করে বলে দিয়েছেন যারা কাফের বেদে তারা কি জান্নাতি না জাহান নামি যারা মকলেন মুসলমান তারা কি জাহান নামি না জান্নাতি দুই দলের কথাই আছে একদল হলো ফেরেস্তার চাইতে উত্তম ওরা কারা রবি অনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা হলো আবু বকর ওমর ইসমান আলী তালহা জুবায়ের আব্দুল আব্বাস আব্দুল ইবনে বলবেন না এই ওরা হলো ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর এই লাইটটা জ্বালাইতে পারবা তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারেও তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ ওরা কারা এবার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ বলছেন ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সাধারণ মানুষ কইরা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে বালুকুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না কান থাকার পরে শুনে না কোরআন আছে পড়ে না কোরআন আছে মানে না ইসলাম আছে বুঝে না ইসলামের অনুসারী হইয়া মুসলমানের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা কয় আছে নাকি নাই মুসলমানের সন্তান মুসলমানের সন্তান বাপও মুসলমান মাও মুসলমান দাদাও মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান নবীও মুসলমানের তারপরে জাতির পিতা ইব্রাহিম আদি পিতা আদর মুসলমান চোদ্দ গোষ্ঠী গরু জন্ম করে খায় সবসময় নামাজ না বললে ঈদের সময় হলেও মসজিদ যায় সবসময় ফারুক ঝামেলা হুজুর রহমত আদায় না কেন অনেক ঝামেলা হ্যাঁ? তারা ধিক্ষার সেই না সেই রকম আল্লাহ কয় মন বুঝে না জানোয়ারের মতো আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু গুণ আছে এটা জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিরকম আমাদের দেশে একজন লোক দেখবেন শিক্ষিত ভালো শিক্ষিত লেখাপড়া বুঝে কোরআন শরীফ সম্পর্ক ধারণা আছে কিন্তু ইসলামটা বোঝা ইসলামটা তো চায় এইগুলারে বাংলাদেশে আমার তো বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধিকে বিক্রি করে জীবিকা গ্রহণ করে মানে বুদ্ধি বেঁচে বেঁচে খায় নাম বুঝবি না যে খালি ডাহা আছে তা না তো মহিষাই লোকালবে সাইজ দেখবেন তে বুদ্ধি বেঁচে বেঁচে না এমন ফেসলা গেলে কথা কয় তার চা খাওয়ায় দুধ খাওয়ায় ওই তে কয় তারে চা খাওয়ায় দুধ খাওয়ায় ওগুলোর চা খান এখন ঘর খায় চা খান শরীরে ফসল হুজুর এই এই তার লগে হ্যাঁ লাগায় হ্যাঁ, হ্যাঁ, লাগায় বুদ্ধিজীবী এই জাতীয় বুদ্ধিজীবী যারা আমি দেখছি খেয়াল করে অধিকাংশ দেখবেন এটির মাথার ভিতরে সুর নাই আপনারা খেয়াল করছেন অধিকাংশ আমি আমার খেয়াল কোনো লাগে তো অনেক কিছু আমি খেয়াল করে দেখছি অধিকাংশ মাথার ভিতরে সুর নাই টাক মাথা আমি চিন্তা করলাম কি জানি বুদ্ধির লোকের চুলের তো শত্রু থাকি রে বুদ্ধি তো না কারণ